তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বৃষ্টি মহান আল্লাহ তালার অফুরন্ত রহমত আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমেই মহান আল্লাহ তালা বান্দার কল্যাণ এবং রিজিকের ব্যবস্থা করে থাকেন বৃষ্টি বর্ষণের উদ্দেশ্য ও উপকারিতা কোরআনের বিভিন্ন সুরায় নাজিল হয়েছে কয়েকদিন অজল ঝরায় বৃষ্টি বর্ষিত হলেই মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে বিভিন্ন ভাষায় আপত্তিকর মন্তব্য করে বসে কিন্তু কোরআনের বর্ণনায় বোঝা যায় যে মহান আল্লাহ তালা মানুষকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসেন ঠিক তেমনি মানুষের কল্যাণে বৃষ্টি বর্ষণ করে থাকেন বৃষ্টি বর্ষণের বিষয়ে প্রিয় নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন মহাক পরাক্রমশালী আল্লাহ বলেছেন আমার বান্দারা যদি আমার বিধান যথাযথ মেনে চলত তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম আর সকালবেলায় সূর্য আলো দিতাম এবং কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শোনাতাম না মুসনাদে আহমদ আবার প্রিয়নবী সাল আলী আসাল্লাম নিজেই আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখলে এবং গর্জন শুনলে পেরেশান হয়ে যেতেন মেঘের গর্জনের সময় তিনি কথাবার্তা ছেড়ে দিতেন মেঘের ভয়াবহতা দেখে হেফাজত থাকতে তাসবি এবং দোয়া পাঠ করতেন বৃষ্টি বন্ধে প্রিয়নবী নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ দোয়া পড়তেন হাওয়া হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহম্মা আলাল আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল জুজামি ওয়াল জারাবি ওয়াল ওয়াদিয়াতি ওয়ামানা বিতিস সাজারি অর্থাৎ হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো আমাদের উপরে করিও না হে আল্লাহ টিলা পাহাড় উচ্চভূমি মালভূমি উপত্যকা এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করো সহি বুখারি বৃষ্টি বর্ষণে কোরআনের আয়াতসমূহ আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে তা দ্বারা উৎপন্ন হয় শস্য উদ্ভিদ ও পাতাঘন উদ্যান সুরান আবার আয়াত চোদ্দ থেকে ষোলো আরও একটি আয়াত আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো অতপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম অতপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে সুরা মিনন আয়াত আঠারো থেকে বিশ আরও একটি আয়াত তিনি সিও রহমতের প্রাককালে বাতাসকে সুসংবাদ রূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নির্ধারণের জন্য এবং আমি তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যাতে তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না সুরা ফুরকনের আয়াত আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং আরও একটি আয়াত তিনি আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের জন্য অজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশ সমুদ্রে চলাফেরা করে এবং নদ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সুরা ইব্রাহিমের আয়াত বত্রিশ তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যোগ্য বীজ উৎপন্ন করি খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙুরের বাগান জয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারের জন্য সুলান আমের আয়াত নিরানব্বই তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এই থেকে উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এবং এই পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জৈতুন খেজুর আঙুর ও সর্বপ্রকার ফল নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে সুরা হলের আয়াত দশ থেকে এগারো যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর দাদারা মাটিকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে মহান আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না সুরা আঙ্কাবুতের আয়াত তেষট্টি আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহরণ করা হয় এবং লম্বামান খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি এমনিভাবে পুনরুত্থান ঘটবে সুরা অফ আয়াত নয় থেকে এগারো তখন আমি খুলে দিলাম আকাশের দরজা প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রশ্রবণ অতপর সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে সুরা কমারের আয়াত এগারো থেকে বারো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি